হিন্দিকে বলে সন্তুষ্ট হই প্রভাত ভাই সুব্রত ভুটিয়া সমীর বারিকে পঁচিশ কোটি ভারতীয় মুদ্রা পুরস্কার করেছেন সেই ভাষা মানুষ অনুষ্ঠান তরফ অনেক অনেক ধন্যবাদ রামচন্দ্র বারিকে দর্শক জানা